जन्मयभक्तियोगेन पत्रं पुष्पं फलं जलं निवेदितञ्च नैवेद्यं तद्गृहाणानुकम्पया तदीयं वस्तु गोविन्द तुभ्यमेव समर्पये गृहणा प्रसिद पुरुषत्यम् ओ সত্য সত্য পীর সর্বসিদ্ধি দাতা বাঞ্ছা বড় লোবর নিতে ব্রত কথা রসাল রসিক প্রিয় রমাই বোরাগে বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে গুরু গণ গণেশে করিয়া প্রণীতা বন্দ বন্ধি বিপ্রবিধি সাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা তামাখারি করি নতি ধর্ম রাজ্যতা সসর্ব মনসা বন্ধ মহেশের সুতা অষ্ট সিদ্ধে নবগ্রহ দশ দিক পাল বন্দ বর্ণ পঞ্চাশত

ব্রজবাসী যত রাধা কৃষ্ণ যুগলাদ্য সখী সখা শত ষষ্ঠী মহাকাল ক্ষেত্র পাল্লাদি যত উপদেব নদী নদের নিমায় বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাই অদ্বৈত আচার্য বন্দ গদাধর পণ্ডিত বন্দি আশ্রীবাস আদি ভক্ত গণগীত বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি মহান্তের যোগী ন্যাসে কর্মী জ্ঞানী গোস্বামী চরণ বিষ্ণু শর্মা বিষ্ণু প্রিয়া সত্য নারায়ণ ভক্ত ভক্তি ভগবান তিন রূপ হন পতিত পাবন গুরু সত্য নারায়ণ যাহার কৃপায় তর পীরের পায় প্রচুর প্রণতি সাত শত আউলিয়া বন্দি করো জোরে ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যার ডরে পরে সত্য পীর বন্ধ বলে দিজোরা চরণে প্রণীপ সর্বভূতে সর্বময় চারু চরা চর জয় চন্দ্রচূড় চিন্ত মন ভিন্ন ভিন্ন নাম কলিতে যবন দুষ্ট করিল নষ্ট দেখিয়া রহিম হইলারা ভক্তের কারণে হরি রহিমের বেশ ধরি দুষ্টে দেখি দূরে পড়ি হইলে সৃষ্টি আপনার এক মনে অল্প ধনে যে তোমার শিরনি মানে হাসিল করো আমি অতি মূঢ়মতি কি জানি ভক্তি স্তুতি নিজ গুণে পুরো গুণ তোমারও সেবাতে হয় হৃদয়েরও গ্রন্থ হয় তোমা বিনা কিছু নাহি জানে সদানন্দে হইলি তোমারও প্রেমের অধীন পরাপর সেবাগত ধ্যানে দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে দৃষ্টি শোনো আপনার ব্রত বাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা যে গায়ে গাওয়ার কিংবা শুনে তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘরে রণে বনে রিপু সন্নিধানে দৃঢ় ভক্তি হয় যার কতক না থাকে তার মনোরথ সিদ্ধি হাতে হাতে কহে তিজোরা বেসর শুদ্ধ ভাবে শুনো নর হরি বল পীরের পীড়িতে শিরনি দিয়ে শুদ্ধ ভাবে বুঝিলে বাঞ্ছিত লাভে পুত্র দ্বারা অর্থ

কষ্ট নষ্ট কাঠোরা কন্যা জন্ম মাননে পঞ্চমে পরাগ সদানন্দ সাধুকে সংকটে দিলাবর পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলা শেষে সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন অষ্টমে অবলার অহংকার কত ঠায় ঠাকুরালি করিয়া প্রচুর দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর বংশধ্বজ নৃপতির দর্প চূর্ণ করি গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি পরে তুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান সত্য তোমাদেরও চরণ তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর আপনি রচিলে নাথ আপন কীর্তন মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ নায়কে কল্যাণ কর গায়কে সুসর আসর সাহিতে সত্য পীড় দেহ পূজারও দক্ষিণা দিবে না হবে কাতর তবে দয়া করিবেন পীর পয়ম্বর গ্রন্থ সঙ্গ হইল বিরচিল দ্বিজোরা সবে হরি ধনি করো মুজরা সেলা